পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ সেই মানুষ যদি ইচ্ছা করে কোনো কিছুই অপূর্ণত থাকে না আর কোনোভাবেই তার কাছে আসতে পারে না লোকের অদম্য ইচ্ছে সে কুমির নিজের হাতে শুয়ে দেখবে কিন্তু শুইতে চাইলে তো শোয়া যায় না আকাশের চাঁদ কি সবাই ধরতে পারে কুমির হলো সরিষব প্রাণী এবং হিংস্র যার বসবাস জলে সেই কুমিরকে কিভাবে সে ছুঁইবে কিন্তু তার ইচ্ছা শক্তি এমন প্রখর ছিল যে সে ছুঁইবই শেষে তিনি কুমিরের পোশাক পরে নকল কুমির সেজে সেই কুমিরের কাছে যায় আস্তে আস্তে সে কুমিরের পাশে শুয়ে পড়ে তারপর সুযোগ বুঝে কুমিরের কাছে গিয়ে কুমিরের হাত ধরে টানাটানি করে কি আজব দৃশ্য দেখলেই অবাক লাগে কিভাবে এটা সম্ভব তবু সে সম্ভব করছে শুধু একটা কারণ তার মনোবল তার ইচ্ছা তার আশা তার সাধনা তার স্বপ্ন সে যেভাবে হোক পূর্ণ করেছে দেখে তাকে দেখলে মনে হয় সে অরিজিনাল একটা কুমির কিন্তু সে একজন মানুষ তার ইচ্ছা আশা পূরণের জন্য সে যেভাবে হোক কুমিরের কাছে গিয়েছে তার স্বপ্ন ছিল কুমিরকে নিজের হাতে শুয়ে দেখবে কিন্তু সে শুয়েও দেখেছে এটাই হলো মানুষের স্বপ্ন এটার নাম হলো মানুষের ইচ্ছা যেভাবেই মানুষের ইচ্ছা পূরণ হয় সেভাবেই চলতে হবে স্বপ্ন দেখাটা লক্ষ্য নয় মানুষের লক্ষ্য পূর্ণ হওয়াটা স্বপ্ন হওয়া উচিত এটাই আবারও প্রমাণ হয়ে গেল তাই অসম্ভব বলতে মানুষের কাছে কিছুই নাই মানুষ পারে না এমনটা ভাবলে সেটা হবে বোকামি তাই তাই মনোবল ও ইচ্ছাশক্তি এক করে লক্ষ্যের দিকে ছুটে চলুন লক্ষ্যে পৌঁছাতে পারলেই স্বপ্ন পূর্ণ হবে ইনশাআল্লাহ